আজকে বায়ার ফাইন্ডিংয়ের আরেকটি ক্লাস করতে যাচ্ছি যারা আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট দ্বারা চিন্তা ভাবনা করতেছেন অথবা অনেকে আউট অফ মার্কেট প্লেসে মূলত কাজ করতেছেন যারা ফাইবার এবং আপওয়ার্কের বর্ষায় না থেকে আপনারা আউট অফ মার্কেট প্লেসে ট্রাই করতেছেন কাজ পাওয়ার জন্য তো আজকে আমি তাদের জন্য একটা ইম্পর্টেন্ট ক্লাস করতে যাচ্ছি এই মেথডে আশা করি যে আপনি খুব ইজিভাবে বায়ারের কাছে পৌঁছাইতে পারবেন এবং তার গোল সম্পর্কে আপনি আশা করি বুঝতে পারবেন এবং তার কাজগুলো অনায়াসে নিতে পারবেন এবং ইজিভাবে আপনি তার কাজগুলো করতে পারবেন আজকের কাজ মোটামুটি গ্রাফিক ডিজাইনার থেকে শুরু করে ওয়েব ডেভেলপমেন্ট এবং ডিজিটাল মার্কেটিং এবং এসিও সব আর সেট থেকে শুরু করে মানে প্রোডাক্ট লিস্টিংয়ের কাজও আপনারা এখান থেকে কিন্তু ইজিভাবে করতে পারবেন চলুন আমরা দেখি এই কাজগুলো কিভাবে নেওয়া যায় এবং মেথডটা কি তো এটা আজকে যে আমরা বায়ারগুলোকে ফাইন্ড আউট করব সেটা হচ্ছে মূলত ইটস এ স্টোরের মূলত ক্লায়েন্টগুলো আমরা আজকে ফাইন্ড আউট করব তো কিভাবে তাদের কাছে পৌঁছাবো এখানে দেখ লাখ লাখ প্রোডাক্ট আছে হ্যাঁ মানে লাখ লাখ প্রোডাক্ট আপনি শেষ করতে পারবেন না এখানে আপনি যে কোনো একটা প্রোডাক্টকে চলে যাবেন যে কোনো একটা প্রোডাক্ট আপনার যদি পছন্দের কোনো প্রোডাক্ট থাকে যে আপনি ওগুলোকে মার্কেটিংয়ে হেল্প করবেন অথবা ক্লায়েন্টের যদি ওয়েবসাইট না থাকে তাহলে আপনি তাকে ওয়েবসাইট বানায় দিয়ে হেল্প করবেন অথবা আপনি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো ম্যানেজমেন্ট করবেন তাকে আরও কাস্টমারের কাছে তাকে প্রমোট করার জন্য তাহলে কিন্তু আপনি এই কাজগুলো করতে পারবেন এমনকি আপনি যদি বলেন যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি করতে পারেন আপনি তাহলেও তাদেরকে হেল্প করতে পারবেন চলুন আমরা এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি চুজ করি ধরেন আমি এখানে জুয়েলারি বিজনেসের মূলত ধরেন গিফট আইডিয়া নিয়ে কে আমি এখানে মনে করেন একটাতে যাই যারা গিফট আইডিয়া বিক্রি করে মম জুয়েলারি মম মম জুয়েলারি মনে করেন একটা লকেট বা গলার একটা মালা তিনি বিক্রি করে আমি সহজ ভাষায় যদি বলি এটা মোটামুটি সবাই আশা করি আমার ভাষাটা বুঝতে পারবেন তো যারা মূলত মানে এই কোম্পানি মূলত গলার মালা বিক্রি করে তো এখানে মম জুয়েলারি লেখা আছে তো আমরা এই ক্লায়েন্ট এই যে এই প্রোডাক্টটা তিনি বিক্রি করতেছে বা এই শপের ভিতরে অনেকগুলো প্রোডাক্ট আছে তার হ্যাঁ আমরা চাচ্ছি যে এই ক্লায়েন্টের কাছে আমরা সরাসরি পৌঁছাবো কিভাবে তো আপনি যেটা করবেন এখানে একটা নাম দেখতে পারবেন উপরে দেখছেন একটা নাম আছে তো এই নামটাকে আমরা ক্লিক করব আপনি রিভিউর উপরেই দেখতে পারবেন এটা দেখার পরে আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে তাদের দেখেন এখানে আমরা তাদের একটা লোগো দেখতে পাচ্ছি এমনকি তাদের ওয়েব মানে তাদের কোম্পানির নাম আমি দেখতে পাচ্ছি বুঝছেন তার যে একটা কোম্পানি আছে এটার উপরে সেটা আমি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি মানে তার বিজনেস নামটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি তো আমি যেটা করব এই নামটাকে কপি করব কপি করে সেমভাবে যায়া গুগলে যায়া কী করব আমি সার্চ করব সার্চ করার পরে এখানে দেখেন তার এটা হচ্ছে লঘু এবং তার ফেসবুক পেজ আছে এবং কি তার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে এবং আপনি যদি একটু খেয়াল করেন হয়তো এখানে তার একটা ওয়েবসাইট আছে কারো কারো ক্ষেত্রে আরও অনেক কিছু থাকবে না তো ওয়েবসাইট নাও থাকতে পারে কারো কারো ক্ষেত্রে ফেসবুক থাকবে অথবা শুধু ইনস্টাগ্রাম থাকবে আপনাকে এগুলোকে ফাইন্ড আউট করতে হবে আগে হ্যাঁ সুন্দর করে আগে দেখবেন যে তার প্রপার্টিতে আইস মানে প্রপার্টিসে আইসা দেখবেন যে তার সব কিছু আছে কি না যদি দেখেন যে না ফাইন আছে তাহলে তাকে সরাসরি মেসেজ করবেন মার্কেটিং বা মার্কেটার হিসেবে কাজ করার জন্য ওকে তো আমরা যেটা করবো এখান থেকে ইনস্টাগ্রামে চলে যাব একটা এই একটা মেথডই বেশি কষ্টের কাজ না এটা এটা যে অনেক কষ্ট করে আপনাকে পোষাইতে হবে তা না আপনি জাস্ট এখানে করবেন কি জাস্ট একটা সোশ্যাল মিডিয়াতে চলে যাবেন তো আমি সোশ্যাল মিডিয়াতে চলে আসলাম তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তো আমি যেটা করব এখান থেকে ইনস্টাগ্রামে তার প্রোফাইলে চলে যাব তাকে প্রথমে যেটা করব আমরা একটা ফলোতে ক্লিক করে দিব এগুলো কিন্তু বিজনেসম্যান ক্লায়েন্ট অনেক বড় মাপের ক্লায়েন্ট হয়ে থাকে হ্যাঁ তাদের কিন্তু মার্কেটিং করার প্রয়োজন পড়ে বা মার্কেটিং এক্সপার্টের কিন্তু প্রয়োজন পড়বে ঠিক আছে আপনি চাইলে কিন্তু তাকে এই কাজগুলো হেল্প করতে পারেন যেমন Instagram account management social media management then promotion এগুলো কিন্তু আপনি অনায়াসে করতে পারবেন তো এটা ফলো করার পরে আপনি সরাসরি তাকে মেসেজে ক্লিক করবেন বা মেসেজ পাঠাবেন একটা হ্যালো হাওয়ার ইউ দিয়ে তার সাথে ফ্রেন্ডলি কথা বলবেন তো এখানে আমার অনেক ক্লায়েন্ট দেখতে পাচ্ছেন ওকে তো আপনি এখান থেকে হ্যালো হাওয়ার ইউ দেওয়া শুরু করবেন তো আপনি এখানে হ্যালো হাওয়ার ইউ দেওয়ার পরে তার সাথে দুই একদিন যদি কথা বলতে পারেন তার বিজনেস সম্পর্কে জানতে চাবেন তারপরে মূলত আপনার বিজনেসটাকে তার সামনে তুলে ধরবেন আপনি কি করতেছেন বা আপনি কিসে এক্সপার্ট এগুলো তাকে তুলে ধরবেন অথবা আপনার যদি খুব কষ্ট হয় এইভাবে করা তাহলে আপনি কিছু চ্যাট জিপিটি দিয়ে একটা মেসেজ লিখে রাখবেন যেটার মাধ্যমে আপনি তাকে পাঠাইয়া দিলে আপনার সমস্ত সম্পর্কে বিষয়গুলো বুঝতে পারবে বা আপনার সম্পর্কে তারা একটা আইডিয়া পেয়ে যাবে অথবা আপনি একটা রিজুমি পাঠাইয়া দিতে পারেন ঠিক আছে অথবা একটা প্রপোজাল পাঠিয়ে দিতে পারেন তাকে যে আপনি কি কি কাজ পারেন যদি তার হেল্প লাগে আমাকে মানে ওইখানে আপনার ফোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিতে পারেন তাহলে তার কাছে আপনি এভাবে পৌঁছাইতে পারবেন এবার যদি আরও ডিপলি যদি তার কাছে পৌঁছাইতে চান তাহলে সেটা কিভাবে করবেন তো আমি একটা মেথড দেখা দিলাম আপনি এবার ফেসবুকে যাইতে পারেন ইনস্টাগ্রামেতে যাইতেন যার মানে তার যেখানে যেখানে নেটওয়ার্কগুলো আছে আপনি সেই নেটওয়ার্কগুলোতে যায় যায় তাকে মেসেজ করবেন এরকম প্রতিটা ক্লায়েন্টকে আপনি মেসেজ করবেন তো এবার প্রশ্ন হচ্ছে আপনি একশো দেড়শো করার পরে হতাশ হয়ে যাবেন হতাশ হওয়ার কোনো কারণ নাই আপনি এক যদি পনেরো দিন কাজ করে যদি পাঁচশো বা এক হাজার মানুষকে মেসেজ পাঠাইয়া একটা ক্লায়েন্টকে ম্যানেজ করতে পারেন আই হোপ যে আপনার ক্যারিয়ার পুরাটা ঘুরে যাবে বুঝতেছেন ব্যাপারটা আপনার ক্যারিয়ার কিন্তু পুরাটাই ঘুরে যাবে তো কষ্ট তো করতে হবে আপনি যদি দশটা বা বারোটা বায়ারকে মেসেজ করলেন বায়ার রিপ্লে দিল না রিপ্লে দিল না বা সেন্ড করে না অথবা বলবে যে পরে দরকার আছে এরকম অনেক কথা বলতে পারে যা যার তাৎক্ষণিক কাজের দরকার নাই তো আপনি তাকে ফলো করে রাখতে পারেন অথবা এক মাস পর পর তাকে আবার মেসেজ দিতে পারেন হ্যালো হাওয়ার কী অবস্থা তার সাথে একটা সম্পর্ক তৈরি করার ট্রাই করবেন হ্যাঁ তো এইভাবে দেখা যাবে যে একশো জন বায়ারের ভিতরে না হলে এক হাজার জন বায়ারের ভিতরে দেখা যাবে দুইটা ক্লায়েন্ট কিন্তু আপনাকে লাগবেই এটা মাসবি যদি আপনি এক হাজার জন মানুষের কাছে পৌঁছান আপনি যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে বা একটা সার্ভিস নিয়ে তাহলে কিন্তু অনায়াসে আশা করি যে দুইজন মানুষের কাছে আপনি সেল করতে পারবেন প্রোডাক্টগুলো তো আপনাকে অবশ্যই কাজগুলো করতে হবে এখানে কাজ না করার কোনো ইয়া নাই অপশন নাই তো দেখি তার ওয়েবসাইটটা কি আমরা মেবি এটা মেবি তার ওয়েবসাইট একটু আমরা দেখি তার ওয়েবসাইটের লোগোটা লোগোটা হচ্ছে এটা হচ্ছে লোগো ওকে স্টুডিও এখানে দেখেন এই লোকের মূলত ওয়েবসাইট নাই মানে এই যে যে বিজনেসটা করতেছে এই মেয়েটার মানে এই বিজনেসম্যানের মূলত ওয়েবসাইট নেই আপনি চাইলে তাকে ওয়েবসাইটটাও রেফার করতে পারেন যে হ্যাঁ তুমি চাইলে তোমার বিজনেসটাকে আরেকটু বড় করতে পারো তোমার আমি দেখতে পাচ্ছি যে তোমার ওয়েবসাইট নেই এবং তোমার তুমি চাইলে এটাকে বানাইতে পারো এবং এখান থেকে তুমি চাইলে ওইখানে তোমার স্টোরে ডাইরেক্টলি পাঠাইতে পারো তোমার ক্লায়েন্টগুলোকে তুমি চাইলে সোশ্যাল মিডিয়াকে বা তোমার বিভিন্ন কিওয়ার্ডগুলোকে র্যাঙ্ক করে বা তোমার প্রোডাক্টগুলো কিন্তু তুমি ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করতে পারো পাশাপাশি তুমি চাইলে কিন্তু তুমি স্টোর থেকেও বিক্রি করতে পারো তোমার এই জন্য এক আরও প্রফেশনালিটি বাড়ানো দরকার আমি মনে করি তুমি চাইলে একটা ওয়েবসাইট আমার দ্বারা বানাইয়ে নিতে পারো আমি খুব কম টাকায় তোমাকে একটা সুন্দর এবং প্রফেশনাল মডার্ন রেসপন্সিভ ওয়েবসাইট দিব হ্যাঁ এরকমভাবে যদি তাকে বলতে পারেন আই হোপ যে ক্লায়েন্ট কিন্তু কনভিন্স হয়ে যাবে তো আশা করি যে আপনি এভাবে যদি এক থেকে দেড়শো মানুষের কাছে প্রতিদিন মানে প্রতিদিন পৌঁছাইতে পারেন আশা করি যে আপনার একটা ক্লায়েন্ট কিন্তু লাগবে আর এখানে একটা ক্লায়েন্ট পাইলে কিন্তু আপনার তার একটা ক্লায়েন্টের কাজ করে শেষ করতে পারে না অবশ্যই কিন্তু আপনাকে সময় দিতে হবে ঠিক আছে এভাবে কিন্তু আপনি যে কোনো ক্লায়েন্টের বা যে কোনো ক্যাটাগরিতে মানে আপনি শিফট হতে পারবেন এবং বিভিন্ন টাইপের কোম্পানির সাথে কাজ করতে পারবেন এবং আপনি আশা করি এভাবে প্রতিটা ক্লায়েন্টের কাছে কিন্তু আপনি ইজিভাবে পৌঁছাইতে পারবেন এবং খুব সহজেই ক্লায়েন্টকে ধরতে পারবেন এবং ঠিকমতো আপনাকে কন্টিনিউসলি কাজ করতে হবে মানে কাজ করতে করতে থেমে যাওয়া যাবে না ওকে তো আশা করি যে ভিডিওটা একটু হলেও আপনাদের উপকারে লাগলো তো বা লাগবে সামনে যদি আপনার কাজ করেন যদি না কাজ করেন অবশ্যই লাগবে না আমি মনে করি তো আপনি যদি কষ্ট করেন অবশ্যই আপনি ফল পাবেন মাসবি আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি তো আশা করি যে আপনি এভাবে কাজ করবেন তো আজকের মতো আমি বিদায় নেই নেই তাহলে